প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চারশো পিস ট্যাপেন্ডাটর ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে কৃষক লীগের উদ্যোগে বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত প্যানেল মেয়র দুই রজব পক্ষ থেকে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন রাশিক মেয়র শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহীতে অভিযান চালিয়ে চারশো পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব পাঁচ বৃহস্পতিবার জেলার চারঘাট থানার মেরামতপুর এলাকায় অপারেশন পরিচালনা করে তাদের আটক করা হয় র্যাবের মিডিয়া সেলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস আভিযানিক দল রাজশাহী জেলার চারঘাট থানার মেরামতপুর এলাকার সালাউদ্দিন মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালায় এ সময় দুই ব্যক্তিকে সন্দেহ হলে তাদের তল্লাশি করে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত চারশো পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ তাদের আটক করা হয় আটককৃতরা হল চারঘাট থানার মিয়াপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন এবং বাবুপাড়া গ্রামের আব্দুল সামাদের ছেলে আবু সাইদ আটক আসামিদের বিরুদ্ধে জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে আগামী উনত্রিশে জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠ প্রস্তুত করা হচ্ছে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের mayor A H M Khairuzzaman Liton এ সময় সঙ্গে ছিলেন মাগুরা এক আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর ও প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব তিন হাসান জাহিদ তুষার সহ প্রতিনিধিবৃন্দ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় খায়রুজ্জামান লিটন বলেন রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে জানুয়ারি মাসের এক তারিখ থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে মহানগর পর্যায়ে ও জেলা পর্যায়ে সভাসহ বিভিন্ন কমিটিগুলো করা হয়েছে বিভাগীয় পর্যায়ে নয়টি সাংগঠনিক জেলা নিয়ে কমিটি গঠন করা হয়েছে তিনি বলেন এই মাদ্রাসা মাঠ শুধু নয় মাঠের পাশে ঈদগাহ মাঠ সহ পুরো শহর লোকে লোকারণ্য হবে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে শহরে তিল ধারণের ঠাঁই থাকবে না মাঠ পরিদর্শনকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমরা আমরা ইতিমধ্যেই এই সভাকে সফল করার জন্য জানুয়ারি মাসের প্রথম তারিখ প্রথম দিক থেকেই একদম এক তারিখ থেকেই আমরা প্রস্তুতি নেওয়া শুরু করেছি মহানগর পর্যায়ে জেলা পর্যায়ে রাজশাহী সভা করেছি আগে কমিটিগুলি করেছি বিভিন্ন রকম এরপরে বিভাগীয় পর্যায়ের আমাদের নয়টি সাংগঠনিক জেলা রাজশাহী বিভাগে তাদেরকে নিয়ে কমিটি গঠন করেছি তারা রাজশাহীতে এসে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ ইতিমধ্যে মিটিং করেছেন যুবলীগ চেয়ারম্যান ফজল শাম পরশ আগামী একুশ তারিখ পরশুদিন আসবেন তার দল নিয়ে তারাও বিভাগীয় পর্যায়ে মিটিং করবেন এবং আমরা পার্শ্ববর্তী জেলাগুলিতেও আমরা যাচ্ছি এবং প্রত্যেকটি জেলাতেই আমরা ব্যাপক সাড়া পাচ্ছি জেলাগুলিও তাদের নাটোর নওগাঁ নবাবগঞ্জ বিরাট বগুড়া ইত্যাদি জেলাগুলিতেও ব্যাপক একটা সাড়া পড়েছে কাজে আমরা মনে করছি যে প্রস্তুতি আমাদের যত দিন যাবে তত বেশি ব্যাপকভাবেই অনুভূত হবে এবং এই মাঠ শুধু নয় এই মাঠটি তো কোনো ব্যাপারই নয় ইনশাল্লাহ এই মাসের মাঠের পাশে যে ঈদগাহ মাঠ আছে সেটি এবং পুরো শহরটি লোকে লোকারণ্য করে দেওয়ার মতো একটা কর্মকাণ্ড আমরা করছি এবং ইনশাল্লাহ মাঠ একবার কানায় কানায় পরিপূর্ণ হয়ে শহরে তিন ধরনের খাই রাজশাহী সিটি কর্পোরেশনের এক নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র দুই রজব আলীর পক্ষ থেকে অসহায় দরিদ্র ছিন্নমূল শীতার্থ তিন হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও city mayor A H M Khairuzzaman Liton প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র ছিন্নমূল শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন এক নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র দুই রজব আলীর সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুর রাজাক মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান এক নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রৌফ এক নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি জাকির হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে সিটি মেয়রের নেতৃত্বে আগামী উনত্রিশ তারিখ রাজশাহী মাদ্রাসা ময়দানের শেখ হাসিনা জনসভা উপলক্ষে প্রচার মিছিল করা হয় কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে দিন বদলায় একটাই লক্ষ্য হতে হবে দক্ষ এই প্রতিপাদন নিয়ে নানা আয়োজনে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে ক্যাম্পাস ওপেন ডে উদযাপন করা হয়েছে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় commissioner G S M Zafrullah NDC পরে কারিগরি শিক্ষায় আগ্রহ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জয়া মারিয়া পেরেরা দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল নয়টায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি উদ্বোধন করেন রাশিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন এবং সতেরো নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন শাহু র্যালিটি টেলগেট হয়ে নগর ভবন ঘুরে একই স্থানে এসে শেষ হয় এরপর কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও ক্যাম্পাস ওপেন ডে উদ্বোধন করেন প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জয়া মারিয়া পেরেরা জেলা শিক্ষা officer Nasir Uddin Rajshahi chamber of commerce and ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু অধ্যক্ষ ওমর ফারুক সহ অন্যান্যরা সেমিনার শেষে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয় শিক্ষা দক্ষ হতে হবে এই জন্য আমাদের মতো একটাই লক্ষ্য দিতে হবে দক্ষ নাটোরে মসজিদের মাইক চুরির অভিযোগে হৃদয় হোসেন নামে এক যুবককে গাছের সাথে বেঁধে পেটানোর অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পূর্ব ছাতনি গ্রামে ঘটনাটি ঘটেছে তাকে পেটানোর পরে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান আজ বৃহস্পতিবার সকালে মসজিদের ভিতরে ঢুকে পূর্ব ছাতনি জামে মসজিদের মাইকের মেশিন চুরি করে বস্তায় নিয়ে পালানোর সময় এলাকাবাসী এক যুবককে হাতে নাতে ধরে গাছের সাথে বেঁধে পেটানোর পর তাকে আটক করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক হৃদয় হোসেনকে থানায় নিয়ে আসে এ ব্যাপারে তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানায় তবে হৃদয়কে পেটানোর সময় সে বারবার বলেছে যে সে চুরি করেনি নোয়াখালীর কোম্পানিগঞ্জে তিন রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা বুধবার দিবাগত রাত বারোটার দিকে ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের কাদিরাচর এলাকা থেকে তাদের আটক করা হয় পরে তাদের কোম্পানিগঞ্জ থানায় সোপর্দ করে স্থানীয়রা কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুল রহমান জানান উপজেলার চরেলাহি ইউনিয়ন থেকে জেলার দ্বীপ উপজেলার হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে এসেছিলেন আটকরা এ সময় স্থানীয় জনগণ তাদের আটক করে পুলিশে খবর দেয় পরে পুলিশ গিয়ে আটককৃতদের থানায় নিয়ে আসে আটক রোহিঙ্গারা হল ভাসানচর আশ্রয়ন প্রকল্পের আটষট্টি নম্বর ক্লাস্টারের সাইফুল ইসলাম উননব্বই নম্বর ক্লাস্টারের মোহাম্মদ সালাম ও একষট্টি নম্বর ক্লাস্টারের মোহাম্মদ সালাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পুনরায় তাদের ভাষাঞ্চল রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে নাটোরের লালপুরে স্কুল ছাত্রী অপহরণ মামলায় রনি আহমেদ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে আদালত বৃহস্পতিবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আব্দুর রহমান এ রায় দেন দণ্ডপ্রাপ্ত রনি আহমেদ লালপুর উপজেলার কুজিপুকুর গ্রামের আকবর আলীর